পৃথিবীর বুকে অজানা রহস্যগেরা যত স্থানের নাম সবার কাছেই জানা তার মধ্যে অন্যতম বারমুদা ট্রায়াঙ্গেল আজ পর্যন্ত যত গবেষণা হয়েছে কোনো কিছুতে এর রহস্য উদ্ঘাটনের কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি মানুষ সর্বদা জ্ঞান পিপাসু তাই অজানাকে জানা আর নতুন কিছু প্রমাণের যে স্পৃহা তা সর্বদা বিজ্ঞানদের মধ্যে পরিলক্ষিত হলেও তরুণ মহলে আমাদের কাছে তা সর্বদাই আকর্ষণীয় একটা বিষয় হয়ে থাকে প্রথমে বলে আসি বারমুদা ট্রায়াঙ্গল সম্পর্কে আমরা সকলেই জানি বারমুদা ট্রায়াঙ্গল একটি ত্রিভুজাকৃতির জায়গা বিশেষ যার এক পাশে রয়েছে ফ্লোরিডা অন্য পাশে বারমুদা আর অপর পাশে রয়েছে সানজুয়ান পুয়ার্তো রিকো পৃথিবীর অন্য যত রহস্যকেরা স্থান রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এ স্থানকে এর মূল কারণ হলো এর ভয়াল পরিবেশ নৌযান ও আকাশযানের বহু যাত্রীর অকাল প্রাণহানি এ এমন এক জায়গা যেখানে একবার প্রবেশ করলে সেখান থেকে বের হবার কোনো তথ্য আজ পর্যন্ত পাওয়া যায়নি অনেকে আবার এই জায়গাকে ডেবিল ট্রায়াঙ্গল বা ট্রাপিজাম আকৃতির বলে থাকেন একটি ধারণা সবার মধ্যে প্রচলিত আছে যে বহির্বিশ্বের কোনো অজানা প্রাণীর বাস সেখানে যারা সর্বদা বসে আছে আশেপাশে সব কিছু গ্রাস করে নেবার জন্য ধারণা মতে বীর গ্রহের মানুষেরা পৃথিবীতে এসে তাদের স্থানটিকে তাদের ঘাঁটি বানিয়ে নেয় এবং এ অঞ্চলের ভিতরে প্রবেশকারী সকল কিছু চিহ্ন তারা গায়েব করে দেয় যাতে কেউ তাদের ব্যাপারে কিছু জানতে না পারে মজার বিষয় হিসাবে এই জায়গাকে তুলনা করা যেতে পারে ব্ল্যাক হোলের সাথে যেখানে কেউ একবার প্রবেশ করলে বের হওয়াতে দূরের কথা তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না সর্বপ্রথম এ জায়গা আবিষ্কার করেন আমেরিকার উদ্ভাবক কলম্বাস তার বর্ণনা মতে তার জাহাজের নাবিকেরা বারমুদা ট্রায়াঙ্গল পাড়ি দেওয়ার সময় দেখেছিল আলোর নাচানাচি আর আকাশের ধোয়া এছাড়া কলম্বাস আরও লিখেছেন এই জায়গায় এসে তার কম্পাসও ভুল দিক নির্দেশনা দিয়েছিল আজ পর্যন্ত অসংখ্য জাহাজ উড়োজাহাজ মিলে গেছে এই বারমুদা ট্রায়াঙ্গলে যার কোনো চিহ্ন আজও খুঁজে পাওয়া যায়নি ধারণা করা হয় এ পর্যন্ত পঞ্চাশটি বাণিজ্যিক জাহাজ ও বিশটি বিমান হারিয়ে গেছে এই বারমুদা ট্রায়াঙ্গলে সর্বপ্রথম পাঁচই ডিসেম্বর উনিশশো সালে আমেরিকার পাঁচটি বিমান চোদ্দ জন সহ মিলিয়ে যায় এই ট্রায়াঙ্গলে সর্বশেষ তথ্যমতে খবর এসেছিল বিমানগুলো যখন এই অঞ্চলের খুব কাছাকাছি এসে পড়ে তারা বলছিল তাদের সামনে খুবই ধোয়া তারা কিছুই দেখতে পারছে না এবং তাদের শেষ কথা ছিল আমাদের বাঁচাও এই ঘটনার পর একদল বিজ্ঞান অনুসন্ধান দল সেখানে পাঠানো হয়েছিল কিন্তু তাদের আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি এছাড়া উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো উনপঞ্চাশ উনিশশো বাষট্টি উনিশশো পঁয়ষট্টি দুই এবং দুই এবং দুই সালে ঘটে আরও বিমান দুর্ঘটনা আঠারোশো সালে প্রথম জাহাজ দুর্ঘটনা যেখানে প্রাণ হারায় নব্বই জনের মতো যাত্রী আঠারোশো চোদ্দো আঠারোশো চব্বিশ আঠারোশো চল্লিশ উনিশশো আঠারো উনিশশো একুশ উনিশশো পঁচিশ উনিশশো তেতাল্লিশ উনিশশো তেষট্টি এবং দুই সালে অসংখ্য প্রাণহানি ঘটে এই ট্রায়াঙ্গলে একটি পরিসংখ্যানে দেখা গেছে যে আজ অবধি প্রায় এক হাজার জনের মতো মানুষ বারমুদা ট্রায়াঙ্গলের মাঝে প্রাণ হারিয়েছে যা গড়ে প্রতি বছরে দশ জনের সময় সর্বপ্রথম এই ট্রায়াঙ্গল সম্পর্কে একটি বই রচনা করেন লেখক ভিনসেন্ট এইচ কাদিস উনিশশো সালে বইটির নাম invisible horizon to mysteries of the sea উনিশশো এই বইয়ে তিনি নয়টি রহস্যকেরা স্থানের ঘটনার কথা বর্ণনা করেছেন আজ পর্যন্ত বারমুদা ট্রায়াঙ্গলকে ঘিরে দুটি ইংরেজি চলচ্চিত্র নির্মাণ হয়েছে একটি হলো lost in the Bermuda triangle উনিশশো সালে এবং আরেকটি হলো বারমুদা ট্যান ট্যাকলেস দু সালে যদিও আজ অবধি অনেক গবেষণা হয়েছে এই ট্রায়াঙ্গল সম্পর্কে পর সম্প্রতি একদল বিজ্ঞানীদের থেকে উঠে এসেছে বারমুদা ট্রায়াঙ্গলের আসল রহস্য তারা বর্ণনা করেছেন যে সমুদ্রের এ জায়গায় ষড়যন্ত্র মেঘ জোনাল ক্রোড এর কারণে এক বায়ুকোলার সৃষ্টি হয় যে কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় একশো সত্তর কিলোমিটার ছাড়িয়ে যায় যার কারণে আশেপাশের সব কিছু ও ঢেউ সহ্য করতে না পেরে মিলে যায় আটলান্টিক সমুদ্রের বারমুদা ট্রায়াঙ্গলের অতল গহ্বরে এই গবেষণাটিকে আজ পর্যন্ত গবেষণার উদ্দেশ্যে স্থান দেওয়া হয়েছে আশা করা যায় সামনে নতুন আরও কিছু গবেষণার মাধ্যমে বের হয়ে আসবে নতুন অজানা রহস্য যার ফলশ্রুতিতে বাঁচানো যাবে অসংখ্য নিরীহ প্রাণ ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন